নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে পরম পবিত্র বেদ মানবজাতির চিরশাশ্বত সংবিধান এই সিরিজের ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রথম পর্ব প্রথম অংশ এবং দ্বিতীয় পর্ব প্রথম অংশ প্রকাশ করা হয়েছে তাই এবার চলে এলাম দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ নিয়ে গত দ্বিতীয় পর্বের প্রথম অংশের আলোচ্য বিষয় ছিল বৌদ্ধ ধর্মে ভগবান বুদ্ধ কর্তৃক বেদের প্রশংসা আর আজ থাকছে ভারতীয় মনীষীগণ কর্তৃক তথা শিখ ধর্মে বেদ প্রশংসা এই পর্বের এই অংশে শিখ ধর্ম কর্তৃক বেদ প্রশংসা আজকে তুলে ধরা হবে তবে হ্যাঁ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটির ডান দিকে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি চেপে আমাদের সাথে যুক্ত থাকুন কেননা নতুন নতুন টাটকা ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে তা পেয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে গত প্রথম পর্বের ভিডিওতে দেখিয়েছি বেদ কি আর এ সম্পর্কে ভারতীয় মনীষীগণের বিভিন্ন উক্তি আজকের এই পর্বে আমরা জানব ভারতীয় বিভিন্ন মনীষীগণ কর্তৃক তথা শিখ ধর্মে বেদের প্রশংসা নাম্বার এক এবার আমরা দেখব শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক এবং অন্যান্য গুরুদের দ্বারা বেদের মহত্ব অনেক জায়গায় কিভাবে স্পষ্ট বর্ণিত হয়েছে উদাহরণস্বরূপ গুরু গ্রন্থ সাহেবের কথাগুলো দেখে নেওয়া যাক নাম্বার ক রাগ বামকলি মহলা এক ওঙ্কার শব্দ এক বলা হয়েছে ওঙ্কার বেদ নিরাময়ে অর্থাৎ ঈশ্বর বেদ নির্মাণ করেছেন অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে বেদ ঈশ্বর কর্তৃক প্রদত্ত কোনো মনুষ্য রচিত নয় নাম্বার খ মহলা পাঁচ শব্দ এক এখানে বলা হয়েছে হরি আজ্ঞা হয়ে বেদ ও পাপপুণ্য বিচারিয়া অর্থাৎ এখানে বলা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা বেদ যার দ্বারা মানুষ পাপ পুণ্যের বিচার করতে পারে এরপর নাম্বার গ পর মহলা এক শব্দ সতেরো বলা হয়েছে সাম বেদ ঋগ যজুর অতর্বণ ব্রহ্মমুখ মাইয়া হে ত্রৈগুণ তা কি কিমত কিত কহন সকে অর্থাৎ চার বেদের নাম নিয়ে বলা হয়েছে যে বেদের মহত্ব কেউ বলতে পারে না যা অমূল্য এবং অনন্ত নাম্বার ঘ মহলা পাঁচ শব্দ সতেরো বলা হয়েছে চার বেদ ও চার খনি অর্থাৎ চার বেদ চার জ্ঞান কোষের সমান এবার নাম্বার উ মহলা এক এ বলা হয়েছে বেদ বখান কহি ইকো কহিয়ে ওহ বে অন্ত অন্ত কি ন লহিয়ে অর্থাৎ বেদের মহিমা কি বর্ণনা করা যায় তা তো বে অন্ত অন্ত কিভাবে হবে নাম্বার চ বলা হয়েছে দিবাতলে অন্ধেরা যাই বেদ পাঠ মতি পাপা খাই উগবে সূর্য ন যাপে চন্দ যহা জ্ঞান প্রকাশ অজ্ঞান মিটন্ত অর্থাৎ বেদের জ্ঞান অজ্ঞান মিটে যায় এবং বেদের পাঠে বুদ্ধি শুদ্ধ হয়ে পাপের বিনাশ হয় নাম্বার ছ জবজি সতেরো বলা হয়েছে অসংখ্য গ্রন্থমুখী বেদ পাঠ অর্থাৎ অসংখ্য গ্রন্থ থাকলেও বেদ পাঠ সব থেকে মুখ্য নাম্বার জ টোটি মহলা পাঁচ শব্দ সতেরো বলা হয়েছে বেদ বখিয়ান করত সাধু জন তাগহীন সমঝত নাংহি অর্থাৎ সাধুরা বেদের ব্যাখ্যা করে কিন্তু ভাগ্যহীন মানুষেরা কিছুই বুঝতে পারে না নাম্বার ছ মহলা পাঁচ অধ্যায় চোদ্দ বলা হয়েছে কহত বেদা গুণন্ত গুনিয়া বালা বহ বিধি প্রকারা দৃঢ়ন্ত সুবিদ্যা হরি হরি কৃপালা অর্থাৎ বেদ পাঠে উত্তম বিদ্যা এবং ঈশ্বরের কৃপা লাভ হয় নাম্বার ও গুরুগ্রন্থ সাহেবে বলা হয়েছে যে যে বেদের নিন্দা করে এবং বেদকে অসত্য মনে করে গুরু গ্রন্থ সাহেবে তার ক্ষেত্রে কবিরজি বলেছেন কতেব কহুহু মতো ঝুঠে ঝুঠা জন বিচারে গুরু গ্রন্থ সাহেব অর্থাৎ বেদকে কখনো অসত্য বলো না মিথ্যুক তো সেই যে বিচার করে না তো প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আপনারা শিখ ধর্মে বেদ প্রশংসা শুনলেন এখন আপনাদেরকে ভারতীয় বিভিন্ন পণ্ডিত তথা বিশেষ ব্যক্তিবর্গ কর্তৃক বেদ প্রশংসা উপস্থাপন করব আপনারা দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন নাম্বার দুই মহাপণ্ডিত ও চতুর্থ শতাব্দীর বেদভাষ্যকার সায়নাচার্য তাহার বেদভাষ্যের প্রারম্ভে বলেছেন যস্য নিঃস্ব শীতাং বেদ য বেদেভ্য অখিলং জগৎ নির্মমে তমহং বন্দে বিদ্যা তীর্থ মহেশ্বরম বেদভাষ্য উপক্রমণিকা সায়নাচার্য অর্থাৎ এখানে বলে দিচ্ছেন যে বেদ হচ্ছে ঈশ্বরের নিঃশ্বাসজাত শত প্রকাশিত জ্ঞানরাশি তো যাই হোক এবং এখানে বিদ্যাতীর্থ মহেশ্বরম বলে ঈশ্বরের বন্দনাও করেছেন নাম্বার তিন ভারতের সাবেক প্রেসিডেন্ট ও পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম আজাদ বেদ সম্পর্কে বলেছেন বেদ মানব সভ্যতার প্রাচীনতম ক্লাসিক ভারতবর্ষের সবচেয়ে মূল্যবান সম্পদ সমগ্র ভারতের আত্মা এই বেদেই প্রথিত এবার আমরা চলে যাচ্ছি নাম্বার চার অধ্যাপক ডক্টর রামেশ্বর শ তার সংস্কৃত ও প্রাকৃত সমাজ চেতনা ও মূল্যায়ন গ্রন্থে বলেছেন যে বেদ ছিল ভারতীয় আর্যদের সর্বাপেক্ষা প্রামাণিক ধর্মগ্রন্থ তথা অধ্যাত্মশাস্ত্র বেদকে তারা তাই সকলের উপরে স্থান দিয়েছেন ভারতীয় আর্যদের কাছে ঈশ্বরে বিশ্বাস না থাকা বিশেষ দোষের নয় কিন্তু বেদে অবিশ্বাস আদৌ ক্ষমার্হ নয় ঈশ্বরে বিশ্বাস রেখেও বেদে অবিশ্বাসী হলেই ভারতীয় দর্শনে নাস্তিক বলে আখ্যাত হতে হয় পক্ষান্তরে সাংখ্য দর্শন ঈশ্বর সম্পর্কে সংশয় থেকেও শুধু বেদে বিশ্বাসী বলেই আস্তিক দর্শন গোষ্ঠীর মধ্যে স্থান পেয়েছে নাম্বার পাঁচ ডক্টর সুরেন্দ্রনাথ দাস গুপ্ত তার এই হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলসফি গ্রন্থে লিখেছেন The Nastika Hills are those which neither regard the Vedas as infallible nor try to establish their own validity on their authority. Number 6. স্বামী বিবেকানন্দজি বেদ সম্পর্কে বলেছেন বেদ ঈশ্বরের অনন্ত জ্ঞান রাশি কখনো বেদ ব্যক্ত হয় কখনো বা অব্যক্ত থাকে ঋষিগণ কেবল ওই সকল প্রত্যক্ষ করিয়াছেন ঋষি অর্থাৎ মন্ত্রদ্রষ্টা অনাদিকাল হইতে বিদ্যমান বেদ তাহারা সাক্ষাৎ করিয়াছিলেন মাত্র নাম্বার সাত মহারাষ্ট্রের বিদ্যান শ্রী নারায়ণ রাও পাবগি কৃত the Vedic father of geology এই বইতে তিনি লিখেছেন I may take this opportunity to remind the reader without fear of contradiction that the Vedas contain many things not yet known to anybody as they form a mind of inexhaustible literary world that has only partially been opened and has still remained unexplored. The Vedic Father of Geology Introduction page নং 6 a প্রসঙ্গে Sri Papgir number 1 Self-Government in Ancient india number 2 Vedic and post Vedic তথা নাম্বার তিন ভেদিক ইন্ডিয়া এবং নাম্বার চার মাদার অফ পার্লিয়ামেন্টস নামক গ্রন্থ পঠনীয় যেখানে তিনি স্বরাজ্য এবং প্রজাতন্ত্র শাসন পদ্ধতির মূল যে বৈদিক ভারতে তা বলেছেন এবং বেদের বিষয়ে বলেছেন ভেদিক ইন্ডিয়া গ্রন্থের page number one hundred and thirty সিক্সে অর্থাৎ একশো ছত্রিশ নং পৃষ্ঠায় যে the Veda is the fountain head of knowledge the prime source of inspiration নে the grand repository of pithy passages of divine wisdom and even eternal truth অর্থাৎ এখানে তিনি খুব চমৎকারভাবে বেদের যে জ্ঞানের মহিমা এবং এর যে মৌলিক সোর্স যা ঈশ্বর কর্তৃক অনুপ্রাণিত হয়েই এটি ঋষিরা প্রাপ্ত হয়েছেন দিব্য এই যে প্রজ্ঞা বা জ্ঞান এটি তিনি চিরসত্য বলে বর্ণনা করেছেন নাম্বার আট এ যুগের শ্রেষ্ঠ ঋষি শ্রী অরবিন্দ স্বামী দয়ানন্দ প্রসঙ্গে বলতে গিয়ে বেদ সম্পর্কে বলেছেন there is nothing fantastic in Dayananda idea that Veda contents truth of science as well as truth of religion I will even add my own conviction that Veda contents the other truths of a science the modern world does not at all process and in that case, Dayananda has rather understated than overstated the depth and range of the Vedic wisdom, Dayananda and the Vedya by Sri Aurobindo. Even number 9 ভৌত বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের মূল বেদে কিভাবে আছে তা জানতে চাইলে শ্রী পণ্যম Narayan Gaur M A BSc এর introduction to the message of the Vedas as the twenty century নামক পুস্তকটি পড়া যেতে পারে যার বিষয় নির্দেশ করে লেখক লিখেছেন providing that the Vedas as treatise on the exact science অর্থাৎ এখানে তিনি বলেছেন এই বইতে বলা হয়েছে বেদ বিশুদ্ধ বিজ্ঞানের বই ঋগ্বেদ এবং যজুর্বেদের বিষয়ে বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে বিচার করে introduction to the message of the Vedas as the century উক্ত বইতে লেখক লিখেছেন the Rigveda deals with the terms and experiments while the process of preparing the regents and aperture is recorded in the Yajurveda which is in effect a laboratory guide তো প্রিয় দর্শকবৃন্দ এই ছিল দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ আজ এ পর্যন্তই আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে অসংখ্য ধন্যবাদও আবারও দেখা হবে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরের পর্বের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ততক্ষণে সকলকেই শুভকামনা জানিয়ে শেষ করছি নমস্কার ওম শান্তিহি ওম শান্তিহি ॐ शान्तिः